sometimes we use same expressions again and again over and over again and that can make our speech quite boring and repetitive. So we will learn some smart phrases based on a situation to make our speech sound more interesting. Hi, this is Amrita, your ESL teacher. Welcome to TESOL 3 Minute English. Today, we are going to learn some smart phrases that you can use in your daily life situations in order to make your speech sound more natural and sound like a native speaker. Our situation is making plan with someone. So, to make plan with someone, can we say like, let's meet somewhere, we can talk? No, Native English speakers say, let's grab a coffee sometime. Let's grab a coffee sometime. The thing is, you are not, um, I mean, your purpose is not going to a coffee shop and uh, having coffee together. It's like you are inviting someone for a casual meeting. Expression number one, let's grab a coffee sometime. Let's grab a coffee sometime. Let's grab a coffee sometime. Expression number two. Let's catch up for a coffee sometime. Let's catch up for a coffee sometime. Let's catch up for a coffee sometimes. So we all can understand that our focus is not on having coffee together, but we are inviting someone over a cup of coffee uh, in order to get connected and to have a meeting. Expression number three. Let's catch up over a cup of coffee. Let's catch up over a cup of coffee. Let's catch up over a cup of coffee. It means the same. You are inviting someone for a meeting. You want to have a nice time together and uh, it means that you need his or her time for a casual meeting. Expression number four. If you're not so specific about a coffee shop or a cafe, you can just say, let's hang out sometime. Let's hang out sometime. Let's hang out sometime. Let's hang out sometime means you need to have some time with the person you are offering. Let's hang out sometime. Last but not least, if you want to be specific, then you can say, let's hang out tonight. Let's hang out tonight. Let's hang out tonight. If you just want to be more polite, you can say, if you have no problem, let's hang out tonight. That means you want to have a nice chatting, nice time together with a person tonight, maybe for a dinner. So let's start repeating these expressions together. Number one, let's grab a coffee sometime. Number two, let's catch up for a coffee sometime. Number three, let's catch up over a coffee. Let's catch up over a coffee. Number four, let's hang out or you can say let's hang out tonight. I hope you have got this lesson quite helpful. Keep practicing. We'll see you again. Take care. Bye-bye. বাংলাদেশে কি কি কোর্স করানো হয় হ্যাঁ এই প্রশ্নটা নিয়ে প্রতিদিন আমরা শত শত ফোন কল পাচ্ছি পুরো ভিডিওটি দেখুন টেসল বাংলাদেশ কি কি কোর্স অফার করছে সেটি জানতে হ্যালো আসসালামু আলাইকুম everyone this is me Shrabonti from TESOL Bangladesh I am brand ambassador of TESOL Bangladesh TESOL বাংলাদেশের সিগনেচার কোর্স হচ্ছে diploma in English language proficiency for adults and diploma in English language proficiency for kids সেখানে আমরা ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত শিশুদের নিয়ে কাজ করছি যেখানে আমরা তাদের তেরোটি স্কিল ডেভেলপ করছি pronunciation speaking writing reading mental math এরকম তেরোটি স্কিল নিয়ে তাদের কাজ করা হবে এবং diploma in English for adults কোর্সটিতেও ঠিক সেমভাবে যারা প্রফেশনাল আছেন যারা জব করছেন যারা টিচিং লাইনে আছেন এরকম অ্যাডাল্ট যাদের খুব প্রফেশনাল ইংলিশ দরকার তাদের জন্য এই কোর্সটি সাজানো হয়েছে দুটো কোর্সের ডিউরেশন হচ্ছে সিক্স মান্থ এবং এটার ফি হচ্ছে বারো হাজার টাকা এরপরে আসছে IELTS with nine band scorer এই কোর্সটির ফি হচ্ছে দশ হাজার টাকা এবং এখানে আপনি পাচ্ছেন চব্বিশটি ক্লাস এবং পরবর্তীতে এই চব্বিশটি ক্লাস করার পর আপনি আরেকবার সম্পূর্ণ ফ্রিতে এই কোর্সটি রিপিট করতে পারছেন নেক্সট এরপর আসছে আমাদের ইজি ইংলিশ গবেষণায় দেখা গেছে চিসুল বাংলাদেশের যেসব লার্নাররা আসেন তাদের ষাট থেকে সত্তর পার্সেন্টই ইংলিশের বেসিকটা জানে না ইংলিশের বেসিকটা ভালো না থাকার কারণে তারা একটা অ্যাডভান্স কোর্সে গিয়ে হয়তো স্পোকেন শিখতে পারছে না রাইটিং জানতে পারছে না তাই যাদের বেসিক ভালো না যারা চাচ্ছেন জিরো লেভেল থেকে স্টার্ট করার জন্য তাদের জন্য রয়েছে ইজি ইংলিশ কোর্স এই কোর্সটির ফি হচ্ছে চার হাজার টাকা এবং ডিউরেশন হচ্ছে টু মান্থস এরপরেই আসছে আমাদের টিসল বাংলাদেশের ফাউন্ডার ইয়াসিস স্যারের special course phonetics and spoken English with Yasis sir এখানে আপনারা ক্লাস পাচ্ছেন বারোটি এবং এই কোর্সটির ফি হচ্ছে সাড়ে তিন হাজার টাকা শুধু তাই না এক মাস ক্লাস করার পর আপনি এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে আরও দুইবার রিপিট করতে পারছেন এরপরে আসছে আমাদের গ্রামার আর ক্রিয়েটিভ রাইটিং কোর্স যারা চাচ্ছেন আমি রাইটিং সাইডে আমার স্কিলটা আরেকটু ডেভেলপ করতে চাচ্ছি গ্রামার আমি একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চাচ্ছি তার মানে রাইটিং অ্যান্ড গ্রামার রিলেটেড যত প্রবলেম আছে সেই সব কিছু সলিউশন নিয়ে সাজানো হয়েছে grammar and creative writing course এই কোর্সটির ডিউরেশন হচ্ছে দুই মাস এবং এটির ফি হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা দুই সাল থেকে ইংরেজি শিখবে সকল মা শুধুমাত্র মায়েদের কথা চিন্তা করে বিশেষভাবে সাজানো হয়েছে ইংলিশ ফর মাদার্স এই কোর্সটি যেখানে একজন মায়ের প্রয়োজনীয় সকল ইংরেজি থাকছে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই কোর্সটির ডিউরেশন হচ্ছে দুই মাস এবং এটির ফি হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা but wait we have a very good news for you প্রথম এক হাজার জন মাকে আমরা দিচ্ছি দু হাজার টাকার স্কলারশিপ তার মানে প্রথম এক হাজার জন মা যারা আমাদের এখানে রেজিস্ট্রেশন করবেন এই ইংলিশ ফর মাদার্স কোর্সটিতে তারা এই কোর্সটি করতে পারছেন শুধুমাত্র তিন হাজার টাকায় শিক্ষাই জাতির মেরুদণ্ড হ্যাঁ যে সকল শিক্ষক আছেন তারা চাচ্ছেন তাদের ইংলিশের স্কিলটাকে আরও ডেভেলপ করতে স্পিকিং রাইটিং রিডিং সব কিছুকে আরও একদম এগিয়ে নিয়ে যেতে শুধুমাত্র সে সকল শিক্ষকের কথা চিন্তা করে ডিজাইন করা হয়েছে ইংলিশ ফর টিচার্স এই কোর্সটি এই কোর্সটির ডিউরেশন হচ্ছে টু মান্থস এবং এই কোর্সটির ফি হচ্ছে সিক্স থাউজেন্ড টাকা so yes that's all for today thank you so much for watching this video keep your eyes on our page. Take care. Bye bye.